কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এক সাধারণ সভার আয়োজন করেছে পৌর আওয়ামী লীগ গতকাল বিকেলে স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়